तो चलिए शुरू करते हैं এই ঋত্বিক তুই তো কিরিস বইতে খুব এই বিল্ডিং ওই বিল্ডিং জাম করতি কই এই পাহাড়টা পার করে দেখা দেখি পার করতে পারলে আমার গার্লফ্রেন্ড সানি লিওন তোর হয়ে যাবে এই শালা তো মহা বিপদে ফেললো রে ভাই যাই হোক সানি লিওনকে হাতছাড়া করা যাবে না ভয় সবার লাগে বিচি সবার সকাল কিন্তু আমার কাছে আছে দেশি বাংলা ঠান্ডা করে রেখেছিলাম এক ঢোকে খাবো আর সানি লিওনকে আমার জানারে শালা বেঁচে গেছি মা আমি জিতে গেছি মা সানি লিওন এবার তুমি আমার ভয়ের সাথে নেবে বাংলা বাংলা খেয়ে হবে চাঙ্গা ওরে শালা